আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আশা করি আপনারা সকলে মহান আল্লাহ তালার বিশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন যে দোয়া পড়লে আগুনে পুড়ে মৃত্যু হবে না জীবন মৃত্যুর মালিক একমাত্র মহান আল্লাহ তালা জন্মের পর মানুষ মৃত্যুবরণ করবে এটাই সুনিশ্চিত এবং এটাই আল্লাহ তালার বিধান অনেক মানুষই বিভিন্ন দুর্ঘটনায় মারা যায় যেমন আগুনে পুড়ে অনেকেই মৃত্যুবরণ করে এটাও একটি মর্মান্তিক দুর্ঘটনা হাদিসে পাকে প্রিয়নবী সাল্লু আলী ওয়াসাল্লাম বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু থেকে বেঁচে থাকতে তার উম্মতকে শিখিয়েছেন বিভিন্ন দোয়া ও আমল প্রিয়নবী সাল্লু আলী ওয়াসাল্লাম আগুনে দগ্ধ হওয়া সহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে এ দোয়াটি পড়তেন যারা এ দোয়াটি নিয়মিত পড়বে মহান আল্লাহ তালা তাদেরকে আগুনে দগ্ধ হওয়া সহ অনেক দুর্ঘটনা থেকে হেফাজত করবেন হাদিসে এসেছে হজরত আবুল ইয়াসার রজল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসল্লাহ সাল আলী হাসাল্লাম বলতেন আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাত والحزم والغرق والحرق وأعوذ بك أن يتخبطني الشيطان عند الموت وأعوذ بك أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لضيقا ইবনে মাজা অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় চাই উচ্চ স্থান থেকে পড়ে এবং কোনো কিছুর নিচে চাপা পড়ে এবং আগুনে পুড়ে যাওয়া এবং পানিতে ডুবে যাওয়া থেকে আর আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুকালে শয়তান যেন আমাকে বিপথগামী করতে না পারে এবং আপনার কাছে আশ্রয় চাই আপনার পথে জিহাদ করার সময় যেন পালিয়ে মৃত্যুবরণ না করি এবং আপনার কাছে আশ্রয় চাই যেন সাপ বিচ্ছুর আক্রমণে মৃত্যুবরণ না করি উল্লেখ্য যে কোথাও আগুন লাগলে তা দেখে উচ্চস্বরে আল্লাহ আকবর তসবিহ করা এবং আজান দেওয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া জরুরি হজরত ইব্রাহিম আলী ইসালামের জন্য যখন প্রজ্বলিত করা আগুনের লেলিহান শিখাবদ্ধ হতে আল্লাহ তালা আগুনকে যে নির্দেশ দিয়েছিলেন তাও বেশি বেশি করে আল্লাহর কাছে আগুন বন্ধ হওয়ার জন্য দোয়া করা উচ্চারণ কুনি অর্থ হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও মহান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে আগুনে মৃত্যুবরণ করা থেকে বিরত থাকা সহ বিপদ আপদ ও দুর্ঘটনা থেকে হেফাজতে থাকতে এ দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন আমিন আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন বাটনটি অল করে দিবেন এতে করে আমাদের আপলোড দেওয়া পরবর্তী নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজ আর কথা বাড়াবো না ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু